আপেলগুলো কি সুন্দর অসাধারণ কিছু আপেল পেকে আছে লাল হয়ে কিছু তোলার অপেক্ষায় আছে কিছু অনেকগুলো আপেল ধরে আছে রেকর্ড আছে অসাধারণ এই সামনের এই বিল্ডিংটা আমাদের থাকার জন্য সকালে একটা হোটেল এখানে আছে সুন্দর দেখলেই বোঝা যাচ্ছে এত পাহাড়ি এলাকায় যে বাড়িগুলো এত সুন্দর হয় নিজের চোখে না দেখলে বোঝার কোনো উপায় নেই অ্যাপ্রিকট ধরে আছে অ্যাপ্রিকটগুলো অসাধারণ কিছু অ্যাপ্রিকট সাধারণ মিষ্টি একদম ফ্রেশ অসাধারণ

সাধারণ এখানকার বাড়িগুলো ওয়েল ডেকোরেটেড মনে হচ্ছে খুব সাজানো গোছানো এবং এটা দেখলেই বোঝা যাচ্ছে যে এত উঁচু এবং পাহাড়ি এলাকায় যে বাড়িগুলো এত সুন্দর হয় তা নিজের চোখে না দেখলে বোঝার কোনো উপায় নেই অ্যাপ্রিকট ধরে আছে অ্যাপ্রিকটগুলো অসাধারণ কিছু অ্যাপ্রিকট সাধারণ মিষ্টি একদম ফ্রেশ অসাধারণ